একবার ইয়েস বলো তারপর দেয় তুমি সাহস কত করে বলো না বলো যেটা বলা দরকার সেটা তো বলতেই পারোস না আবার জিত দেখাস আমার ভাইয়ের সোমা একবার ইয়েস একবার